পড়িয়ে দেবো শোনো শোনো আসবে না পড়িয়ে দেবো আমি পড়িয়ে দেবো আমি এখানে একটা ডিজাস্টার হতে চলেছে ক্রাইম ঘটতে চলেছে আমি কি তোকে সমস্ত বলছি ব্যানার্জি বাড়ির ভবিষ্যৎ একেবারে তুরিশাত হয়ে যাবে তুমি বেরোবি নাকি করতে পারবি না তুই তো জানিস তো জানো তাহলে কি টু